গাইজ আজকে আইসা পড়ছি তোমাকে ভাবিরে নেহা আর তোমরা অনেকে জানতে চাইছিলা নেহা কোন ক্লাসে পড়ে তো নেহা ক্লাস টেনে পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে এই মিথ্যা কথা বলো কেন আমি তো এখন পর্যন্ত ফাইভ এর পরীক্ষাই দিই নাই হাই রে নবরির বাচ্চা নবরি রে এটা তোর এনে কইতে কইছি এমনি চলতে থাকলে তো তুই আমার কয়েকদিন এই বরবাদ কইরা লাইবি তুই এখনই দেখা যাইতেছে তুই আমার সব মান সম্মান খাইয়া লাইতেছস আমি মান সম্মান খাবো কেন আমি রোজা রাখছি না এই যে আবার কই উল্টা পাল্টা কথা এই খাওয়া ওই খাওয়া এক না রে তুই তোমার জ্বালায়া খাইতেছস জ্বালায়া খাইলে রোজা ভাঙবো না কিচ্ছু বোঝে না তুমি কিচ্ছু বুঝো না দেখো আমার হাতে কি ভালো গান তুমি তোমাকে ভালো গান নিয়ে দাও না আমি এটা পাইছি এটা পাইছো এত খুশি হওয়ার কিছু নাই সব সময় লেগা পাও নাই সাত দিন পরে আবার যাইবো গা কি সাত সাত দিন পর আবার চলে যাইবো ও চলে যাইবো গেরি নাকি তোমার এটা পার্মানেন্ট দিছে নাকি তোমার মতো কয়েকজন দুর্বল প্লেয়ার কো সাত দিনে লেগে দিছে সাত দিন পরে আবার অটোমেটিক চলে যাইবো সাত দিন পর চলে যাব আমি কিচ্ছু জানি না তুমি আমার আজীবনের জন্য এটা আইনা দাও উনি আইনা দিবা এখনই আইনা দিবা গেরি নাই তো আমার চাচা লাগে এখন চাইলে এখনই আইনা দিব পার্মানেন্ট আইনা দিব রে এ মেসেজটা দাও র্যাঙ্ক ম্যাচ দিয়ে স্টার দাও মাটিতে নামাইতেছো এত বেশি বোঝো মাটিতে নাইমা পরে আসমান উঠতুইব ওই যে দেখো আরেকটা এনিমি গেছে দেখছো ওরা কই যাইতেছে ওরাও কি আমাদের মতো আসমানে ওই এনিমি মারতে আইছে নাকি এই তো বুঝবার পারছো ওরাও আমাকে মতো আসমান উঠে এনিমি মার বাড়াইছে আয়ো তুমি আমি যে লোকেশনে দিছি ওই লোকেশনে আয় পড়ো আসমানের উপরে লয়ে যাও আজকা তোমারে কই যে লয়ে যাই তুমি চিন্তাও করবার পারবা না তুমি হইলা বড় রবেল ভাইয়ের বউ ওই তুমি না আসমানে নিয়ে যাইবা তাইলে আবার তো মাটিতে নিয়ে আইলা আরে নিয়ে যামু তো এই জায়গা থেকে আরেক জায়গায় যাই তুইবো তারপর ওই জায়গা থেকে গানটা নিয়ে তারপর আমাকে আসমান উঠতেইব ওই জায়গায় গেলে কি ভালো গান পাবো ভালো গান পাবো পাইবা আমি যে জায়গায় লোকেশন দিছি ওই জায়গায় আয় পড়ো ম্যাচের মধ্যে নিয়ে আইতে পারি না তুই গেলি ভালো গান ভালো গান করো তুই তো জ্বালা যে হাজার দিকটা জ্বালাতে একটু গেমও খেলতে পারি না তোর ম্যাচ মঞ্চের মধ্যে আইলে ভালো গান ভালো গান করো ও এই জায়গায় ভালো গান দূরের কথা কোনো গানই তো নাই ছোট মোটো গানও তো নাই ছোট মোটো গানও তো নাই যে জায়গায় লয়ে যাইতেছি ওই জায়গায় ছোট মোটো লম্বা সব ধরনের গান পাইবি তুই আয় আমার লগে আয় এই জায়গা থেকে তারপর তোর ভালো গান লইয়া তারপর আমারে কই যে ভালো গান পাই দিয়ে এরপর তোরে লইয়া যে আসমানের উপরে না লয়ে যাবো তোরে যাও তুমি এখন যাও ভালো কইরা ভালো গান খুঁজা নাও এরপর তোমার আসমানের উপরে লয়ে যাবো আচ্ছা আমি ভালো গান খুঁজা নিয়ে আসি ও যাও তাড়াতাড়ি ভালো গান খুঁজা নিয়ে আসো এরপর আমরা আসমান উঠতে এনিমি মারমু 2000 years later আমি কিন্তু মোটামুটি ভালোই লুটপাট কইরা নিছি আর তুমি তোমার ভালো গান পাইছো ও হ্যাঁ, একটা পাইছি আচ্ছা যা কইরা দিয়ে হইব কই আস মানে না নিয়ে যাইবা তাহলে আবার অটোর মাঝে উঠাইলা কেন এত কথা কও কেন তুমি কি আমার থেকে বেশি বোঝো অটো দিয়ে আসমানের উপর যাই তুইবো নামো নামো নামো ওই যে ওই জায়গায় লঞ্চ প্যাড আছে লঞ্চ প্যাড দিয়ে আসমানের উপর যাই তুই ভাইও আবার ওইটার মধ্যে উঠতে হইব হ হ্যাঁ, আবার ওইটার মধ্যে উঠতে হইব আর এটার মধ্যে না উঠলে আসমান উঠবা কেমনে এই যে আমি যেই লোকেশনে দিতাছি ওই লোকেশনে দিয়ে আয়া পড়ো নিশ্চয় তুমি ওইখানে বম টম রাইখাইছো আমারে মাইরালা লাও লাগিয়া বম টম রাইখাইছো আমারে মাইরালা দেওয়ার লাগিয়া একটা দিমু সবসময় কি ধরে মারবার লাগিয়া যায় দেখ কোন জায়গায় লয়ে আইছি এই জায়গা থেকে সব এনিমি মারবার পারবি সব এনিমি আজকে মাইরালাম ব্লু জোনের যত এনিমি আছে সব মাইরালাম ওয়াও কত সুন্দর জায়গা এই জায়গা থেকে আমি সব এনিমি মাইরালাম কিন্তু এনিমি কই আছে আশেপাশে আছে ভালো করে দেখো ও এনিমি তো দেখতেছি না দেখবা কেমনে এগুলা মনে লুকায় আছে আর নাইলে জোন যে হতো এত দূর গেছে গা তাইলে মনে গেছে গা গেছে গা কিলে গা হুম গেছে গা কিলে গা এনিমি আইনা দো তুমি এত সুন্দর একটা জায়গায় নিয়ে আইছো আমি উপর থেকে এনিমি মারবার পারি এখন এনিমি আইনা দো তুমি উপর থেকে এনিমি মারবার পারি এখন এনিমি আইনা দাও তুমি এনিমি মনে আমার ভাবচা যা লাগে যে কইলে পড়বো আচ্ছা যাও এনিমির কাছে লয়ে যাইতাছি এই যে সামনে লঞ্চ প্যাড আছে এটা ইউজ করে একদম এনিমির কাছে যামুগা আর এই জায়গা থেকে যাইতে যাইতে যেমন এক বছর লাইকা যাইবো তখন একটা গান কয়ে লই চুলিয়া তুনে লাভসে আখো কো মান্নাতে পুরি তুমসে হি প্রিয়া প্রিয়া আমার পিছন দিয়ে পড়বো যে নিমি না চাইছিলা তুমি যে নিমি আছে আইও এদিকে আইও তাড়াতাড়ি ও এ উনি মারছি সব এনিমি মারালাম কো এনিমি কই ওই যে সামনে একটা ছিল এটারে আমি মারলাম মাত্র আর এই ডান পাশে হ্যাঙ্গারের সাইডে মনে একটা আছে আর তুমি যেহেতু সব এনিমি মাইরা লাইতে পারবা তাহলে তুই একটা কোনো ব্যাপারই না আপাতত যাও ওই একটাই মাইরা দিয়ে যাও হ্যাঁ সব এনিমি মারালাম আজকে আমি একদম সব এনিমি মারালাম ওরা তো জানেই না আমি কোন লেভেলের পড়ো নবরির বাচ্চা নবরি কোন লেভেলের পড়ো তোর এই কাণ্ড দেখে আমার একটা শায়েরি মনে পড়তেছে গার্লফ্রেন্ড নিয়ে আসমানের উপর থেকে মারতে চাইছিলাম এনিমি গার্লফ্রেন্ড শুরু করে দিয়েছেন একামি কিরে ওয়াওয়া কস না গেলি কিয়া কই তাম না আমি ওয়াওয়া তোমার ওয়াওয়া তুমি কো আচ্ছা না কো গামারটা আমি কইবার পারি গার্লফ্রেন্ড নিয়ে আসমানের উপর থেকে মারতে চাইছিলাম এনিমি গার্লফ্রেন্ড শুরু করে দিছে নেকামি ওয়াওয়া ওয়াওয়া আরে গার্লফ্রেন্ড নিয়ে আসমানের উপর থেকে মারতে চাইছিলাম এনিমি গার্লফ্রেন্ড শুরু করে দিছে নেকামি হ্যাঙ্গারে আইয়া এনিমি দেখিয়া গার্লফ্রেন্ডের মাথার গেছে গা হুশ এনিমিও দিছে নক কইরা তাতে আমার কি দোষ আয় তাড়াতাড়ি আয় তো আস্তে আস্তে দৌড়াস গেলি গা তাড়াতাড়ি এবার পারস না আমি কি করব আমার মেন যদি না পুরাই লাভ যদি জোরে জোরে না হইছে এত কথা না কইয়া তাড়াতাড়ি ওই যে সামনে এনিমি আছে সামনে এনিমি আছে আইতাছি সব গুলারে মাইরালাম ওই গুলারে মাইরালাম বুঝবার পারছি তুমি তো ওই লেভেলের প্রো প্লেয়ার যে কিনা এনিমি মারবার যায় নিজে মইরা তুমি তোমার কাছে তো বিটুকে বিএনএল ভিনসেনজো তার কোনোই খাওয়া নাই ওই দাও এটা এটা এত গেলে গিয়া এ বাইরে ভাই কি এত লাফাও গেলে গিয়া ওই গুলো আলে ওই বেশি মুভমেন্ট দাইতাছে মাথার মধ্যে একটা গুলি লাগে না গেলে গিয়া আমার মোবাইলটা কি সমস্যা হয়ে গেছে নাকি মার তার মধ্যে একটা গুলি লাগে যে এই যে এই যে বাইকের এবিলিটি ইউজ করতেছে এর লাগি মারবার পারলাম না বাইকের এবিলিটি ইউজ করতেছে না তুমি মারতে পারো না এটা কো নবরির বাচ্চা নবরি তোমার কাকা গাড়ির এবিলিটি ইউজ করতেছিল ওইটা ইউজ করলে গাড়ির মধ্যে থাকলে গুলি লাগে না আর তুমি এবিলিটি চিনো এবিলিটি মেবিলিটি বুঝো তুমি বট পিলিয়ান না আচ্ছা আয় ও তাড়াতাড়ি করতে হইব নাইলে এনে বইরে মরণ লাগবো কি রে পিছনে তো একটা হুন্ডার আছে আচ্ছা এমনে যাই আপনি এমনে গেলে আমরা জুনে বইরে মরে যেতে পারি তো প্লেয়াররা খেলে বুদ্ধি কাটায় এই যে একটা বাইক আছে বাইক নিয়ে কিন্তু ওই যে আইতাছে আইতাছে আইতাছে দেই একটু সাবধানে তাই দিব মাইরা আমার খালি গাড়ি দেই মাইরা দেই মাইরা তো দিবই তুমি দুর্বল প্লেয়ার না দুর্বল প্লেয়াররা এমনি মরে আর গাইস তুমি যদি ফ্রি ফায়ার খেলার মধ্যে এক্সপার্ট হয়ে থাকো তাহলে কিন্তু ফ্রি ফায়ার গেম খেলে টাকা ইনকাম করতে পারবা তো এর জন্য চলে করতেছো তুমি আমার ভালো খালি ভালো গান ভালো গান করো ভালো গান আমি অন করতে গাই না তুমি আমার কাছে ভালো গান আছে তোমার কাছে যেগুলো আছে ওগুলাই তো ভালো গান এই যে কত সুন্দর গান তোমার কাছে ওই আমার কাছে এটা ভালো গান না গুঁড়ো একটু গুঁড়ো ওই যে তোমার কাছে কত সুন্দর ভালো গান কত সুন্দর ব্যাগ আগুন ধরে আরে ব্যাগ তো সব একই এই যে তোমারটার মধ্যে তো কত সুন্দর আগুন জ্বলে না তোমার দাও আচ্ছা আচ্ছা আর জ্বালায়ও না আমারে আয়ো আয়ো ওই শুনা যাও শোনা যাও এদিকে আসো আবার কি হইলো জোন আইতাছে জোনে পড়ে মরবি নাকি আয় তুমি আমার ভালো গান না দিয়ে কই যাইতেছো এই নবরির বাচ্চা নবরি তুই একটা কথা ছাড়া অন্য কোনো কথা জানোস না খালি ভালো গান ভালো গান করস ওইদিকে এনিমি আছে আবার জোন হয়ে পড়তাছে আয় লয়ে দিমু আয় না আমি কিচ্ছু জানি না আমারে উনি ভালো গান লাগবো আচ্ছা লয়া দিমু তো কইছি উঠ ওই জায়গা থেকে আয় না আমারে উনি লাগবো যে গানের মধ্যে আগুন জ্বলে যেটা আমি পাইছি এটা আমারে আইনা দাও আচ্ছা আয় ওইটাই নিয়ে দিমু আচ্ছা দিবা তো সত্যি হ দিমু না আবার কেমনে যে দেই দেখ কালি পুরো ম্যাচটা তুই আমার জ্বালায় গাইছস তোর একটা ম্যাচ খেলবার পারি না হ্যাঁ না আসো আসো তাড়াতাড়ি আসো সামনে যাই ওইখান থেকে কি আমাকে ভালো গান নিয়ে দিবা হ্যাঁ ওইখান থেকে তোমারে ভালো গান নিয়ে দেবো মাইকটা গই তুই তোর মন থাকলে আর তুই আমার ওইদিকে হ্যাঁ, আমার কাছে তো তোমার যে জায়গায় বোম আর গুলওয়াল ওই জায়গায় কাটি আছে না একটা কাটি হ্যাঁ, আছে তো ওইটা হাতে নাও হাতে নেওয়ার পর ফেলে দাও ফেলবো আর এক জায়গায় ভালো ভালাইলেই হয় তোমার সামনে আশেপাশে পিছে যে কোনো এক জায়গায় ভালাই লইবো যে সামনে ভালো হয় এই জায়গায় ফালাও আরে কত সুন্দর বাতি জ্বলতেছে আমি এই জায়গায় গিয়ে বসি হ্যাঁ বসো আমি তো এটাই চাই তুই তো নিজের মন নিজে গানে দেয় না কেন আরে দিব তো এটা প্লেন একটু সময় লাগবে না একটু বসো আয় পড়বো এখন পড়বো ও আচ্ছা A few moments later. এখন হইতাছে না কেন কতক্ষণ লাগবো আর দেখ আমি তোমারে কইছি না এটা প্লেন দায় একটু সময় লাগবো না ভালো গান টান ভরতে বাক্সের মধ্যে ভরতে সময় লাগবো না তারপর বাক্স দিয়ে পাঠাই দেবো এই যে দেখছো আয়া পড়ছে এই যে দেখছো কি হইলো আমি বললাম আমি জ্যাম নেমারি ওম নে তাড়াতাড়ি বেগ করে দেন এলোর কান্দা কাটি উনুন